আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন আগামীকাল সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাতটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন নটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সাড়ে নটায় মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপে এবং অংশীজনদের সহযোগিতায় টিকাদান কর্মসূচির সফলতায় বাংলাদেশ অনেক দূরে গিয়েছে তিনি বলেন বর্তমানে দশটি প্রতিরোধমূলক টিকা প্রয়োগ করা হচ্ছে আগামীতে কোভিড টিকাও এতে সংযুক্ত করা হবে বুধবার ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ে আয়োজিত ইপিএ কর্মসূচি বাস্তবায়নের অংশীজনদের সহিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক ফাহমিদা বেগম এ সময় সহকারী পরিচালক সরুয়া আকবর কক্সবাজার বক্ষবেধি হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে জেলার নেতৃস্থানীয় তিরিশ জন ইমাম ও শিক্ষক শিক্ষিকা অংশ নেন মহেশখালীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়েছে গতকাল উপজেলার হুয়ানক ইউনিয়নের আব্দুল মাহবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সাইকেল বিতরণ করেন এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোনিবেশ ঘটাতে প্রধানমন্ত্রীর এ নান্দনিক উদ্যোগ বলে মনে করছেন অতি 听得到。 এদিকে মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ করার দীক্ষা প্রতিপাদ্যে মহেশখালীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান গতকাল সমাপ্ত হয় উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং বিনামূল্যে তেত্রিশটি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করেন টেকনাফে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত এনজিও সংস্থার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহের আক্তার মিলে উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সরকারি প্রকল্পের সাথে সম্পৃক্ত বাস্তবায়নাধীন ও চলমান প্রকল্পের অগ্রগতি বিষয়ে স্ব এনজিও প্রতিনিধিগণ প্রকল্পের কর্মকাণ্ড বিষয়ে অবহিত করেন উখিয়ার টিভি টাওয়ার এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের প্রাণহানি হয়েছে এ সময় আহত হয়েছেন আরও চারজন বুধবার রাতে একই স্থানে পৃথক দুটি দুর্ঘটনা ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে কক্সবাজার টেকনাফ সড়কের শাহপুরি হাইওয়ে পুলিশ ফাঁড়ের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন সড়ক দুর্ঘটনায় নিহতের একজন বাংলাদেশি ও অপর দুজন রোহিঙ্গা নাগরিক দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা খেলার খবর ফুটবল বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে দুপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপের খেলায় অংশগ্রহণ করবে চট্টগ্রাম বিভাগের চ্যাম্পিয়ন দল মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন দল দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও স্বপ্নক এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সকাল দশটা ছাপ্পান্ন মিনিটে চলবে বিকেল পাঁচটা বায়ান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল পাঁচটা বায়ান্ন মিনিটে চলবে রাত বারোটা তেয়াল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা